મકે કાલી ને ઉઠાઈ લસ બોલ કો હા મુઈ તો કે ઉઠાઈ લીજે મુઈ તો કે ગોટે ખાતા કોઈ બી બોલી કરી બાબલી નીજે મુઈ તો કે કેંતી કોઈ બી સે ખાતા મુઈ બુજી ના પારલીની তুই ক গুরুবারি তুই মোর গার্লফ্রেন্ড হইছু কি মুই তোকে রানী ফারা রাখবি তোকে মুই টুরু লভ করবি দেখলুস নি মোর ফ্যাশন দেখ দেখ কেনতা আছে দেখ মোর সাফন্ড দেখ দেখ মোর দেখ মকে দেখি পছন্দ করলুস নি কি নাই আলে এ পারা ফ্যাশন কে দেখি করি তুই তুই কাইটা বলি করি কৌস নাই তবে তুই তো কাইটা আলে বলি করি কইলে তো মকে তুই কাইটা লেগে বলি করে কোকাই মকে তোর পাই মুই জুরি নি তুই কোকাই মকে তুই কাইটা বলুস নি ইয়া তুই কোন কোনকু কাইটা তুই ক মকে কো তুই দেরলা বিকারি তে লেদ গায় আছে বন্ড কো তুই কাই না কি মারুস নি মকে তুই দেখ বন্ড কো বিকারি তে লদারি করি যা দেখ বন্ড কো তুই আখি মার নাই মকে তোরা কি বেটি খাই দেবি মুই